হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ছবি থেকে নয়েসগুলো রিমুভ করতে হয় তাহলে চলুন আমরা দেখে আসি কীভাবে ছবি থেকে নয়েসগুলো রিমুভ করি নয়েস রিমুভ করার জন্য আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে আমরা প্রথমে ফটোশপ ওপেন করি ফটোশপ ওপেন করার পরে আমরা ফাইলে গিয়ে আমাদের যেই ছবিটা আমরা নয়েজ রিমুভ করব সেটা ওপেন করি এটা আমরা খুঁজে নিই আমরা আমি যে ছবিটা নয়েজ রিমুভ করব হ্যাঁ আমরা পেয়ে গেছি আমরা যে ছবিটা নয়েজ রিমুভ করব এই ছবিটাকে আমরা নয়েজ রিমুভ করব রিমুভ আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদেরকে যেতে হবে ফিল্টার ফিল্টারে ক্লিক করে এখানে নয়েজ একটা অপশন আছে নয়েজে গিয়ে আপনি হ্যাঁ এখানে থ্রিটি অপশন নিচে দেখেন থ্রিটি অপশন ডাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একশো পার্সেন্ট দেওয়া আছে আপনি এটাকে প্লাস চিহ্ন চেপে যদি চাপা যায় চেপে পুরোটাই করে নেবেন এবং ওকে দিয়ে দেবেন একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় পরে আবার আবার ফিল্টারে গিয়ে ফিল্টার এবার আপনি ব্লোর এখানে গিয়ে এখান নিচে সব নিচে অপশনটি ক্লিক করবেন এবং এখান থেকে এই বোটনটা একশো পার্সেন্ট করে নেবেন এবং সর্বোচ্চ এক দিয়ে ওকে দিয়ে কন্ট্রোল ইউ চেপে কালারটা একটু বাড়িয়ে দিবেন যেন দেখতে ভালো লাগে এল control এই ছিল আমাদের আজকে চিত্রে গিয়ে ফাইলে গিয়ে সেভ